আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ডট রাইটার ডট কম এর দ্বিতীয় পর্বে তার মানে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে আশা করি যারা নতুন রয়েছেন তারা তো একদিকে উপকৃত হবে হবেন এবং যারা আগে থেকে এই আর্টিকেল রাইটিংয়ের কাজ করছেন তারাও কিন্তু অনেক বেশি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি কোনো রকম ইংলিশের উপর দক্ষতা বা কোনো রকম প্রিভিয়াস আর্টিকেল রাইটিংয়ের অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই একটি ইউনিক আর্টিকেল রেডি করবেন যে কোনো ট্রেন্ডিং টপিক্সের পরে সেটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার একটি ভিডিওটি এনাফ যে ভিডিওটি ফলো করলে আপনি পরবর্তীতে যে কোনো ধরনের আর্টিকেল খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অ্যানেবল করে দিন যাতে এই ধরনের লেটেস্ট এবং informative learning and earning related ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন সো বেশি বেশি শেয়ার দিন লাইক দিন এবং কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানান পরবর্তী নতুন কি বিষয়ের পরে ভিডিও হতে পারে সো সাথে থাকুন ফিরছি একটু ডট রাইটার ডট কমের মধ্যে আপনি যখন আসবেন তখন এখানে প্রায় থার্টি প্লাস ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারেন তবে আপনাকে কিছু ট্রিক অবলম্বন করতে হবে ট্রিক নাম্বার ওয়ান আপনি যেই টপিকটি ট্রেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ বর্তমানে বিশ্বে যে বিষয়টি নিয়ে হইচই চলছে সেই বিষয়টি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার আর্টিকেলগুলো সেল হতে বাধ্য আমি আবার বলছি আপনার যদি যে কোনো একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আর্টিকেলগুলো পাবলিশ করতে পারেন অথবা আপনি এই ডট রাইটারের মাধ্যমে সেই আর্টিকেলগুলো পাবলিশ করে খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারেন সো এইখানে ট্রেন্ডিং অপশনের মধ্যে দেখা যাচ্ছে health and fitness nine hundred ninety three এবং আরও দেখা যাচ্ছে ফিন্যান্সের উপরে এরপর দেখা যাচ্ছে বিজনেসের উপরে এরপর হোম অ্যান্ড ফ্যামিলি এরপর অনেকগুলো অপশন এখানে রয়েছে যেটি আপনার সুবিধা বা ইজিয়েস্ট মনে হয় সেখানে সেই ক্যাটাগরিটি আপনি চুজ করবেন সুতরাং আমি ধরে নিলাম যে আপনি হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে কাজ করবেন তার মানে এই ক্যাটাগরিকে সিলেক্ট করে কাজ করবেন সো এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে সুতরাং প্যান্ডামিক সিচুয়েশনে করোনার উপরে যদি আপনি আর্টিকেল লিখেন তাহলে সেই আর্টিকেলটি সেল হতে বাধ্য সো সেটি করতে হলে আপনাকে যে বিষয়টিতে আসতে হবে সেটি হচ্ছে আপনি প্রথমত যদি করাতে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই করাতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং করাতে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি সার্চ বক্সে সার্চ দিবেন যে daily health for coronavirus আমি এটি যখন সার্চ দিলাম অনেকগুলো কিন্তু আর্টিকেল এখানে শো করছে আপনাকে আমি বলে রাখছি যে করার করার মধ্যে যে সমস্ত আর্টিকেলগুলো পাবলিশ করা হয় সেগুলো অথেন্টিক এবং অনেকটা ইউনিক এবং প্রফেশনাল যারা রয়েছেন তারা কিন্তু এই আর্টিকেলগুলো পড়েন সো এখান থেকে যে কাজটি করবেন যে কোনো একটি আর্টিকেল আপনি চুজ করবেন ধরুন আমি এখান থেকে আর্টিকেল চুজ করছি যে করোনা ভাইরাসের যে সিমটমগুলো রয়েছে বা লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কী কী সো এটি দিয়ে যখন আমি করাতে চার্জ দিলাম তখন এখানে এখানে অনেকগুলো অ্যান্সার চলে এসছে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড প্লাস অ্যান্সার্স রয়েছে সো আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে যে আর্টিকেলটি একটু বড় সেই আর্টিকেলটি আপনাকে চুজ করে নিতে হবে সো আমি ধরুন এই আর্টিকেলটা চুজ করে নিলাম এই আর্টিকেলটা আমি জাস্ট এখান থেকে কপি করব শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন কপি করলাম কপি করার পরে সরাসরি চলে যাব অন্য একটি ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইট কি সেটি হচ্ছে আর্টিকেল সেকার প্লাগারিজম যে কোনো ধরনের আর্টিকেল ইউনিক করার জন্য আপনি এখান থেকে যে কোনো free checker plagiarism checker use করতে পারেন সো আমি ধরে নিলাম যে আপনি প্রথম যেটি দেখতে পাচ্ছেন এখানে স্মল এসিও টুলস এটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন সো এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার অপরচুনিটি রয়েছে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন আগে থেকেই সো এই বক্সে আপনি জাস্ট আর্টিকেলটা সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে টাইটেলটা দিবেন আমি টাইটেলটা লিখছি টাইটেলটা এখান থেকে নিয়ে নিব টাইটেলটা হচ্ছে যে what are the symptoms of corona virus এটি আপনি কপি করবেন কপি করার পরে চলে আসবেন দেন এখানে এরপর বক্সের মধ্যে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে টোটাল এখানে এটি টোটাল ওয়ার্ডস শো হবে শো হওয়ার পরে যে কাজটি করবে সেটি হচ্ছে সোজা এখানে যেটি অপশন দেখতে পাচ্ছেন সেক প্লাগারিজম যেহেতু আপনি এটি ইউনিক করবেন সুতরাং এই বক্সের মধ্যে ক্লিক করবেন নতুবা আপনি যদি গ্রামার চেক করতে চান তাহলে অবশ্যই গ্রামারও সেক করতে পারেন সুতরাং আমি সেক প্লাগারিজমে ক্লিক করছি সেক প্লাগারিজমে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনি পুরো ডিটেলস এখানে কয়টি ইউনিক রয়েছে এবং কয়টি প্লাগারাইজড রয়েছে সব কিছু কিন্তু আপনার সামনে শো হবে এ টু জেড এরপর আপনি কি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো এইখানে দেখা যাচ্ছে যে এই আর্টিকেলটা আমি সাবমিট করেছি জাস্ট ইউনিক হচ্ছে নাইনটি এবং প্লাগারাইজ প্লাগারিজম হচ্ছে সেভেন পার্সেন্ট এখানে যে সেভেন পার্সেন্ট প্লাগারিজম রয়েছে সেটি আপনাকে দূর করতে হবে সো কোন কোন লাইনের মধ্যে প্লাগারিজম রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে আলটিমেটটা আপনি দেখতেই পাচ্ছেন প্লাগারাইজড এই এই লাইনটি এরপর আপনি যদি নিচে চলে যান স্কলিং করে এখানে আরও দুটো লাইন দেখতে পাচ্ছেন অর্থাৎ তার টোটাল প্যারাগ্রাফের মধ্যে বা আর্টিকেলের মধ্যে তিনটি লাইন প্লাগারাইজড রয়েছে সেই তিনটি লাইন আপনি যদি একটু এডিট করেন অথবা রিমুভ করে দেন তাহলে সেটি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হয়ে যাবে সো এইখানে it was deep dry cough direct from the lungs avoiding to irritating my throat এই লাইনটি আপনাকে রিমুভ করে দিতে হবে অথবা আপনি এদিক ওদিক এডিট করে আপনি সেটিকে ইউনিক করবেন সো আমি আবার চলে যাচ্ছি ইট ওয়াজ ডিপ ফার্স্ট নম্বর লাইনটি এই যে এখানে চলে আসার পরে আপনি সেটি খুঁজে পাবেন এখানে পাঁচ নাম্বার লাইন কোনটি সেটি আপনাকে খুঁজে বের করতে হবে এই যে it was deep dry cough direct from the lungs avoiding to irritating my throats এই লাইনটি যদি আপনি এডিট করেন অথবা জাস্ট কেটে দেন আমি সময়ে সেভ করার জন্য জাস্ট এটি কেটে দিচ্ছি তার মানে এটি আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করতেও পারেন অথবা আপনি এখানে নতুন কোনো লাইন অ্যাড করতে পারেন অথবা এই লাইনটিকে যেটি আমি ডিলিট করে দিলাম সেটি এডিট করে আপনি এখানে রাখতে পারেন দ্যাটস ইট এরপরে আপনি আবার দ্বিতীয় লাইনটিতে চলে যাবেন যেটিতে প্লাগারাইজড হয়েছে সেটি হচ্ছে nightmares went on to more than a month after first symptoms when sleep was started to dash এরপর এই লাইনটি আপনি একটু এডিট করবেন সো এডিট করার জন্য আপনি একেবারে নিচে চলে যাবেন আপনি একটু নিচে চলে যাচ্ছি এই যে nightmares went on the on to more than month after first symptom when sleep was started to normalises so এই লাইনটি আপনি এডিট করতে পারেন অথবা আপনি এদিক ওদিক করতে পারেন অথবা আপনি এটি সরাসরি রিমুভ করে দিতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে রিমুভ করার আগে সেটি হান্ড্রেড পারসেন্ট ইউনিক কিনা বা ম্যাচিং কিনা সেটি আপনাকে বুঝতে হবে ম্যাচ করে আপনি হয়তো রিমুভ করবেন নয়তো আপনি সেটি এডিট করবেন অথবা নতুন কোনো লাইন অ্যাড করবেন এরপরে শেষ লাইনটি হচ্ছে ইফ ইউ আক্স doctors my symptoms have everybody who doesn't come on intensive unit so এটি আপনি রিমুভ করে দিতে পারেন অথবা অ্যাড করতে পারেন নতুন লাইন সো আমি চলে যাচ্ছি আবার প্যারাগ্রাফের মধ্যে সময়ের সংক্ষিপ্ততার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এবার আমি আবার সেভ করে দেখব সেটি ইউনিক হয়েছে কিনা সো আমি তিনটে লাইন কিন্তু রিমুভ করে দিয়েছি আপনি সবচেয়ে বেটার হয় সেটি যদি মোটামুটি একটু এডিট করেন তাহলে সেটি আবার সেভ করতে সুবিধা হবে সো এবার আমি যে কাজটি করব সেই কাজটি আমি দেখাচ্ছি সেটি ইউনিক কিনা হান্ড্রেড পারসেন্ট সেটি আপনি সেক প্লাগারিজমে আবার ক্লিক করবেন সেক প্লাগারিজমে ক্লিক করে আপনাকে একটু সেক করতে হবে সেটি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হয়েছে কিনা জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে স্যাকিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু আপনি যদি করতে পারেন যে কোনো আর্টিকেল আপনি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে এটির মাধ্যমে আপনি সাবমিট করতে পারেন এই যে completed hundred percent exact that's it অর্থাৎ এই আর্টিকেলটি আপনি এখন সাবমিট করতে পারেন ডট রাইটার ডট কমের মধ্যে সো এটি চলে আসবেন আপনি এখন এটি কপি করবেন কন্ট্রোল এ প্রেস করে then control C control C press করার পরে সরাসরি আপনি আপনার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসার পরে আমি দেখাচ্ছি এই যে সাবমিট আর্টিকেল টু মার্কেট এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন প্রাইস রয়েছে রাইটিং স্টাইল রয়েছে এরপরে আর্টিকেল টাইটেল দিবেন সামারি দিবেন এরপরে আর্টিকেলটা পুরো লিখবেন এরপরে যাবতীয় যা যা করতে হবে সেটি আমি পার্ট ওয়ানে দেখিয়েছি আশা করি সেই ভিডিওটা দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে এইভাবে আমাকে কমেন্ট করে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে ভালো ভালো ভিডিওগুলো যাতে আপনাদের জন্য আমি উপহার দিতে পারি সেজন্য সবসময় পাশে থাকবেন এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং টিপকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অ্যানেবল করে দিন সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে যদি আপনি মোটামুটি ইংলিশ বোঝেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন I'll catch you guys in my next video till then take care